عليكم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওমা আতা কুমুর রসুল ও হোমা নাহা সম্মানিত ভাতৃমণ্ডলী আমরা জুম অ্যাপের মাধ্যমে আপনাদের কাছে দিনই দার্স পেশ করছি জল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সুযোগ সুবিধা করে দিয়েছেন সে রাবুল আলমিনের দরবার আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সালাত এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের প্রতি জিনার কথা মানতে হবে জিনার আদর্শে আমরা আদর্শিত জিনার আনুগত্য করা আমাদের জন্য একান্ত জরুরি সরাবুল আলমিন সেই নবীর প্রতি কেমন পর্যন্ত শান্তি দ্বারা বসতে আল্লাহ সাল আল্লাহ বারিক আলহ সম্মানিত ভাতৃমণ্ডলী আমরা সকালে দার্সি হাদিস পেশ করেছিলাম ইমাম নাবী রাহেমহল্লার চল্লিশ হাদিসের কিতাব থেকে এবং তার দ্বিতীয় হাদিসের কিছু অংশ আপনাদের সামনে আমি পাঠ করে শুনিয়েছি عن عمر رضي الله عنه قال عن عمر رضي الله عنه أيضا قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبته إلى ركبتيه ووضع كفي على فخذيه وقال يا محمد أخبرني عن الإسلام يا محمد أخبرني عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم الإسلام أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا قال صدقت فعجبنا له يسأل ويصدقه قال فأخبرني عن, عن الإيمان قال أن تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خير وشره قال صدقت قال فأخبرني عن الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك قال فأخبرني عن الساعة قال ما المسؤول عنها بأعلم من السائل قال فأخبرني عن أماراتها قال أن تلد الأمة ربتها وأن ترى الحفاة العراة العالة رعاء الشاي رعاء الشاي يتطاولون في البنيان ثم انطلق فلبثت مليا ثم قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبريل আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রওয়াহ মুসলিম ইমাম নববী রাহমহল্লার যে চল্লিশ হাদিসের কিতাব তার দ্বিতীয় হাদিস আপনাদের জন্য আমি শুরু করেছি এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওমর রদি আল্লাহ আনহ ইসলামের দ্বিতীয় খালিফা ওমর রদিয়া বলেন যে আমরা একদা রসুল উল্লাহ সাল্লামের কাছে বসা ছিলাম এ তলা আলাইনা রাজুলুন বাইনামা নাহনু জুলুসুন ইন্দা রসুলিল্লাহ সাল্লাহ সাল্লামা জাতা ইয়মিন কোনো একদিন আমরা রসুল্লাহ সাল্লামের কাছে বসেছিলাম এ তলা আলাইনা রাজুলুন সদীদ ও বেয়াদ ফিয়াব সদীদ ও সওয়াদ শাহ নাহাত সেই লোকের অবস্থা বর্ণনা করা হলো যে রাজুলুন সাদিদ ও বিয়াদ সিয়াব এমন ব্যক্তি যার কাপড় ছিল পোশাক ছিল ধপধপে সাদা সাদিদ ও সাবাদি শাহ এবং চুলগুলো ছিল ভীষণ কালো লাইরা আলাইহা সফর তার প্রতি সফরে কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না হুমিন আর আমাদের কোনো ব্যক্তি তাকে চিনতেও পারে না হাত্তা জালাসা এলান নবী সাল্লাহ সাল্লামা এমনকি তিনি নবী সাসলামের কাছে বসলেন ফাসনাদা বাতাই হেলা বাতাই তিনি তার তিনি তার দুই হাঁটু রসুল হাঁটুর সঙ্গে হাঁটুর সঙ্গে মিলালেন ওয়াদা কাফাইয়া আলা ফাহদাই এবং তিনি তার দুই হাত নিজের উরুর উপরে রাখলেন ওকালা তারপরে বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আখবির নিয়ালিন ইসলাম আমরা সকালে এর ব্যাখ্যা দিয়েছি তো আজকে হয়তো হাদিস পুরোপুরি শেষ হবে কি না আল্লাহ আলম তো আমরা সকালে হাদিসের ব্যাখ্যা দিয়েছি সকালে হাদিসে আমরা একটু ব্যাখ্যা দিয়েছিলাম যে এই হাদিসে বর্ণনাকারী হচ্ছেন ওমারুল খতাব রাজি আল্লাহ তালানো যিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হাওবাকার সিদ্দিক রাজি আল্লাহ তালানো দ্বিতীয় খলিফা হচ্ছেন ওমর রাজি আল্লাহ তালান তিনি এই হাদিস বর্ণনা করেছেন এবং তিনি বলছেন যে বাইনামা নাহনু জুলুস জুলুস মানে বসা নাহনু মানে আমরা বাইনা মানে মাঝে বাইনার পরে যে মা শব্দ আছে এটা অতিরিক্ত এটা বিষয়কে আরও শক্তিশালী করার জন্য এটা বলা হয়েছে সকালে আমরা আলোচনা করেছি এরপরে জুলুসুন এটা হচ্ছে মুবতাদা আর ইন্দা রসুল্লা সাল্লাম এটা হচ্ছে খবর জাতা ইয়মিন জাতা ইয়মিনের ব্যাখ্যা আমরা সকালে দিয়েছিলাম যে এই ফি ইয়মিন মিনাল আয়াম কোনো একদিন তাহলে এখানে জাত জাতা শব্দটি হচ্ছে নাকেরা নাকেরার ফায়দা দেয় অর্থাৎ কোনো একদিন জাতের বিভিন্ন অর্থ আছে জাত কখনো আল্লাতির সব মানে অর্থ ব্যবহার হয় অনেক সময় বিভিন্ন অর্থে ব্যবহার হয় আমরা সেদিকে যাচ্ছি না এরপরে বলা হয়েছে ঈদ উতলা আলাইনা রাজুলুন এখানে রাজুলুন মানে ব্যক্তি এখানে কোন ব্যক্তি নাম কিন্তু বলা হয়নি নাম কিন্তু বলা হয়নি অর্থাৎ দেখতে মানুষের মতোই ছিলেন কিন্তু তিনি বাস্তবে ছিলেন জিবরিল আলহি সালাতাম ফেরিস্তা এবং তিনার বিষয়ে বলা হয়েছে যে সাদিদ বেয়াজ তিনার যে কাপড় চোপড় ছিল যে কাপড় তিনি পোশাক পরে এসেছিলেন এই পোশাক অত্যন্ত ধপধপে সাদা ছিল এবং এতে কোনো ময়লা আবর্জনা ছিল না সদিত সবাদ ইশার এবং তিনার চুলগুলো ভীষণ কালো ছিল তাহলে পোশাক ছিল অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং চুলগুলো ছিল অত্যন্ত কালো তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন তিনার পোশাক খুব সাদা পোশাক ছিল উত্তম পোশাক ভালো পোশাক ছিল এবং চুলগুলো খুব মিশমিশে একেবারে অত্যন্ত কালো এটা থেকে প্রমাণ হয় যে তিনি ছিলেন যুবক তাহলে পোশাক সাদা ধবধবে সাদা এবং তিনার চুলগুলো খুব কালো তাহলে যুবকের প্রমাণ হচ্ছে যে তিনি যুবক ছিলেন এবং যুবকেরা যুবকদের চুল সাদা থাকে অনেক সময় যুবকদের চুল সাদা থাকে বৃদ্ধ হলে আস্তে আস্তে চুলগুলো পাকে বা একটু সাদা হয়ে যায় কিন্তু যুবক হলে চুলগুলো খুব কালো থাকে এবং পোশাক যে ছিল সব সাদা পোশাকে আপনার ধপধপে সাদা ছিল এই দুইটি এবং আরো বিষয় রয়েছে যে লাইউরা আলাই আসার উসাফার এই দুটি তো ছিল এবং তার মাঝে ভ্রমণের কোনো লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না তিনাকে মোসাফির বলে মনে হচ্ছিল না তার তিনটা বিষয় অর্থাৎ সফর করলে মানুষের পোশাক সাদা থাকলে তাড়াতাড়ি নোংরা ময়লা হয়ে যায় অন্য পোশাক থাকলেও তাড়াতাড়ি ময়লা হয়ে যায় সাদা পোশাক ছিল মুসাফির হলে তো কিছু না কিছু পোশাকের পরিবর্তন হবে কিন্তু এর পোশাক ছিল ধবধবে সাদা চুলগুলো পরিষ্কার কালো মিশমিশে কালো হে ভীষণ কালো এবং মিন্না আহাদুল আর আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারছে অর্থাৎ তিনি মদিনাবাসী হলে চিনতে পারতেন তিনি অন্য জায়গায় ছিলেন মানে অপরিচিত ফহরাজুল গরিব ফহরাজুল গরিব সে তিনি ছিলেন অপরিচিত ব্যক্তি তিনি কে ছিলেন জিবরিল আলাহ সালাম তাহলে পোশাক ছিল ধবধবে সাদা এবং তিনি তিনার চুলগুলো ছিল খুব কালো এবং সফরে কোনো লক্ষণ তার মধ্যে পাওয়া যাচ্ছিল না তো আমাদের মধ্যে রাজিয়াল্লাহ তালা বলেন যে আমাদের কোনো ব্যক্তি তাকে চিনতেও পারে না এই চারটি প্রমাণ করে যে তিনি যিনি আগন্তক ছিলেন তিনি দেখতে মানুষের মতো ছিলেন কিন্তু তিনি এখানে ফেরেস্তা জিবরিল আলহ সালাতাম হাত্তা জালাস এলান নবী সাল্লাহ সাল্লামা এখানে এলান নবী সাল্লা সাল্লাম বলা হয়েছে ইন্দান নবী বলা হয়নি কারণ এলা বলাতে এটা হচ্ছে একেবারে খুব কাছাকাছি তিনি ছিলেন অর্থাৎ জিবুল আমিন আল্লাহ সাল্লাম নবী সাল্লামের সঙ্গে একেবারে মিলিত হয়ে বসেছিলেন একেবারে আমনার সামনে এই জন্য এখানে এলা বলা হয়েছে ইন্দাহ বলা হয় নাই এরপর আরেকটা অবস্থা আসছে যে ফাসনাদা রুক বাতাই হেলা রুক বাতাই তিনি তার দুই হাঁটু রসুল উল্লাহ হাঁটুর সঙ্গে মিলিয়ে দিলেন হাঁটু মিলিয়ে বসলেন এর অর্থ হচ্ছে যে তিনি তার দুই হাত নিজের দুই উরুর ওপরে রাখলেন এটা একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে তিনি তার দুই হাত নবী সাল্লামের উরুর উপরে রেখেছেন কিন্তু সঠিক হচ্ছে যে তিনি তার দুই হাত নিজের হাঁটুর উপরে রেখেছেন রসুল্লাহ সাল্লামের হাঁটুর উপরে রাখেননি কারণ ওহাদামিন সিদ্ধাতিল এটা হচ্ছে প্রচুর সম্মানের জন্য তিনি নিজের হাঁটু মানে নিজের হাত বাহু তিনি আসলামে হাঁটুর উপরে রাখেননি ওয়াকাল ইয়া মোহাম্মদ তারপরে কি বললেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ অর্থাৎ মোহাম্মদ সাল্লাম সাল্লাহ সাল্লাম বলেন শুধু মোহাম্মদ বল এই শব্দটায় বোঝা যায় যে যেমন গ্রাম্য লোকেরা তারা ইয়া রাসুল বা ইয়া নবী এগুলো বলতো না তারা বলতো শুধু নাম ধরে রাখতো এই লোকও মোটামুটি গ্রাম্যর মতে তিনি মানে আচার আচরণ করেছেন এবং মনে হচ্ছে যে তিনি গ্রাম্য লোক তারপরে তিনি কি বললেন ইয়া মোহাম্মদ আখবিনী আনিল ইসলাম হে মোহাম্মদ সাল্লাম আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন ইসলাম কি ইসলাম সম্পর্কে আপনি আমাকে অবগত করুন অর্থাৎ ইসলামের যে রুকুন পাঁচটি রয়েছে ইসলাম কি জিনিস সেটা আমি আপনি আমাকে বলে দিন আপনি আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন আখবির নিয়ান ইসলাম অর্থাৎ মাহুয়ার ইসলাম আখবির হো আন ইসলাম আমাকে ইসলাম সম্পর্কে অবগত করুন বলুন ফকাল রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম বললেন এখানে আমরা একটু ব্যাখ্যাতে চলে যাই যে এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন ওমর রাদি আল্লাহ তালানহ এবং ওমর রাদি বর্ণনা করেছেন যে আমরা একদা রসুল উল্লাহ আসলামের কাছে বসেছিলাম এখানে আরেকটা বিষয় আপনারা এই বিষয়টা জেনে রাখবেন যে যখন আপনি ইলিম অর্জন করতে চান অবশ্যই ওস্তাদদের কাছে যাবেন ওস্তাদদের কাছে গিয়ে ইলিম অর্জন করবেন এটা খুবই ভালো এখন যেহেতু বিভিন্ন জায়গাতে গিয়ে এলিম অর্জন করা একটু নিষেধ রয়েছে এই জন্য জুম বা অনলাইনের মাধ্যমে আমরা আমাদের দাওয়াতের প্রচার প্রসার করে যাচ্ছি দাওয়াতের কাজ করছি দাস দিচ্ছি এবং জুমের মাধ্যমে মনে হচ্ছে যে আপনি আমাকেও দেখতে পাচ্ছেন এবং বইটা ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের আগের ল্যাপটপটা একটু ডিস্টার্ব দিয়েছে এই জন্য নতুন ল্যাপটপে আমরা শুরু করেছি এবং এই হাদিস তার এটাও প্রমাণ হয় যে জিবুল্লাহ সাল্লাম তিনি ছিলেন একজন ব্যক্তি পুরুষ এবং তিনি তিনার পোশাক ছিল ধপধপে সাদা চুলগুলো কালো সফরে কোনো চিহ্নিত পরিলক্ষিত হয়নি জানা যায়নি এবং তিনি যে অপরিত ব্যক্তি সেটাও জানলেন কেউ চিনতেন না থাকে এবং রসুল উল্লাহামের কাছে বসলেন বসার পরে তিনি নিজের দুই হাঁটু মিলালেন নবী সালাম হাঁটুর সঙ্গে ও নিজের হাঁটুর উপরে দুই হাত রেখে বলেন ইয়া মোহাম্মদ আখিদিনী আল ইসলাম হে মোহাম্মদ তুমি আমাকে ইসলাম সম্পর্কে অবগত করো আমরা ইসলামের ব্যাখ্যা দেওয়ার পরে আমরা ইসলাম পাঁচটি রুকুন বলার পরে আমরা ইনশাল্লাহ ব্যাখ্যাতে চলে যাব ইসলাম কি জিনিস এর ব্যাখ্যা ইনশাল্লাহ আমরা বলে দিব ইসলামের প্রত্যেকটা রুকুনের ব্যাখ্যা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ ফাঁকা আল্লাহ রসুল্লাহ সাল্লাম রসুল্লাহ সাল্লাম বলেন আহ আল ইসলাম أن تشهد أن لا إله إلا الله وأن محمد رسول الله وتقيم الصلاة وتؤتي الزكاة وتصوم رمضان وتحج البيت إن استطعت إليه سبيلا রসুল্লাহ ইসলাম সম্পর্কে বলেন ইসলাম হচ্ছে যে আন্তাসাদা তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নেই ইসলাম ইসলাম হচ্ছে আন্তাসাদ আল্লাহ ইলাহ ইল্লাহ তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নেই ওয়ান্না মোহাম্মদ আর রসুল্লাহ এবং তুমি আরও সাক্ষ্য দিবে যে মোহাম্মদ সাল্লাহ সাল হচ্ছেন আল্লাহ রসুল তারপরে সলাদ কায়েম করবে জাকাত প্রদান করবে রমজানে রোজা রাখবে এবং বায়তুল্লাহ হজ করো যদি তুমি হজ পর্যন্ত বায়তুল্লাহ যাওয়া পর্যন্ত সামর্থ্য রাখো তো ইসলাম হচ্ছে তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ হচ্ছে আল্লাহ রসুল সলাদ কায়েম করবে জাকাত প্রদান করবে সিয়াম পালন করবে রমজানের সিয়াম এবং যদি বাইতুল্লাহ যাওয়া পর্যন্ত খরচ থাকে ব্যাখ্যা আমরা বলবো তাহলে বাইতুল্লাহর হজ করবে ইসলামের পাঁচটি রুকুন ইসলামের কয়টি রুকুন তাহলে বলা হলো পাঁচটি পিলার ফাউন্ডেশন এখন এই পাঁচটি পিলারকে আমরা দ্রুত না বলি এক একটার ব্যাখ্যা যদি পেশ করা হয় তাহলে অবশ্যই আপনারা উপকৃত হবেন বিস্তারিত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমি এমন মিনশালা পেশ করতে যাচ্ছি আসুন আমরা ইসলাম সম্পর্কে একটু আপনাদের জন্য অবগত করে দিই ইসলামের ভিত্তি হচ্ছে পাঁচটি ইসলামের রুকুন হচ্ছে কয়টি পাঁচটি আমরা সংক্ষিপ্ত আকারে হলেও বা একটু বিস্তারিত আকারে বলি যে পাঁচটি রুকুনের যেটা প্রথম রুকুন প্রথম রুকুন এ প্রথম রুকনের দুইটা অংশ রয়েছে কয়টা দুইটা এক একটা পাঠ এক একটা যদি অংশ আলোচনা করা হয় তাহলে বহু সময় লেগে যাবে কিন্তু যতটুকু পারা যায় ইনশাআল্লাহ আমরা আলোচনাগুলি করব আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমিন তো ইসলামের প্রথম রুকুন হচ্ছে দেখুন ইসলামের পিলার ফাউন্ডেশন আপনি যখন বাড়ি তৈরি করেন তখন আপনার ইঞ্জিনিয়ার সাহেব বলেছেন যে পিলার যদি মজবুত করে তাহলে আপনার বাড়ি বিল্ডিং খুব মজবুত হবে আপনি ওনার কথা পরিপূর্ণ শুনছেন আমলও করছেন এবং বলছেন যে যত শক্ত পিলার হবে ততই আমার বিল্ডিং মজবুত হবে ঠিক এইভাবে আপনার মধ্যে ইসলাম যতটুকু মজবুত হবে ইসলামের রুকুনগুলো যতটুকু মজবুত হবে অতটাই আপনার ইসলাম শক্তিশালী হবে আর ইসলামের রুকুন যদি আপনার দুর্বল হয় মজবুত না হয় তাহলে আপনার বিল্ডিং যেমন পিলার ছাড়া মজবুত হয় না ঠিক ওইভাবে ইসলামের রুকুন ছাড়া আপনার ইসলাম মজবুত হবে না যদি আপনি চান যে আপনার ইসলামকে শক্তিশালী করতে অবশ্যই অবশ্যই আপনি ইসলামকে পরিপূর্ণ মানুন ইসলামের ভিত্তিকে স্থাপন করুন ভিত্তি অনুযায়ী জীবনযাপন করুন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহ আমিন বলছিলাম যে ইসলামের প্রথম রকম হচ্ছে তার দুইটা অংশ একটা অংশ হচ্ছে আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া এবং আরেকটা হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লামের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা আসলে আমরা এর ব্যাখ্যা একটু আরও বলে দিই যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা অংশ আরেকটা হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ আচ্ছা লা ইল্লাল্লাহ এই কালেমার দুইটা রুকুন রয়েছে ইসলামের প্রথম খুঁটিকে আগে আপনি দুই ভাগে ভাগ করেন কয় ভাগে দুই ভাগে ভাগ করেন আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া দ্বিতীয় হচ্ছে রসুল উল্লাহ আসলাম ব্যাপারে সাক্ষ্য দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার আবার দুইটা রুকুন রয়েছে একটা হচ্ছে লা ইলাহা আর একটা হচ্ছে ইল্লাল্লাহ লা ইলাহ দ্বারা আল্লাহ ছাড়া যে সমস্ত মানুষের বা ব্যক্তির বা ধর্মের বা প্রতিমা পুতুলের ইবাদত করা আল্লাহ জমিনের সবকে আপনি অস্বীকার করছেন এবং ইল্লাল্লাহ দ্বারা আপনি সাব্যস্ত করছেন যে একমাত্র এই জমিনে এবাদত চলবে কার রব্বুল আলমিনের লাহ দুইটা অংশ একটা নফি আর একটা চাল ইসবাত প্রথম অংশ দিয়ে লাহ দিয়ে নফি অস্বীকার করছেন যে আল্লাহ ছাড়া যতগুলো মাহবুদ রয়েছে সবগুলো বাতিল আল্লাহ ছাড়া কাউরি এই পৃথিবীতে চলবে না আর ইল্লাল্লাহ তারা আপনি সাব্যস্ত করছেন একমাত্র এবাদত চলবে আল্লাহ রাবুল আলমিনের তাহলে আল্লাহ ছাড়া যাদের আবাদত করা হয় পাথরের হোক দেবতার হোক বা কবরে মাজারে সাজদা হোক আল্লাহ ছাড়া যাদের এবাদত বন্দি করা হয় সব এবাদত বন্ধে কি একেবারে বাতিল এবাদত চলবে না আর ইল্লাহ দিয়ে আপনি সাব্যস্ত করছেন যে একমাত্র এবাদত হবে আল্লাহ রাবুল আলমিনের এর নাম হচ্ছে তৌহিদ এই তৌহিদের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাবুল আলমিন পৃথিবীর সমস্ত নবী এবং রসুলগণকে পাঠিয়েছেন সুরাতুল নাহালের ছত্রিশ নম্বর আয়তে রাবুল আলমিন বলেন ওয়ালাকাদ বাতনা ফিকুল্ল উম্মাতেন রাসুলা আনে আবদুল্লাহ তাগুত আল্লাহ বলছিলাম নিশ্চয় আমি প্রত্যেক জাতির কাছে একজন করে রাসুল প্রেরণ করেছি তাদের দাওয়াত কি ছিল মেশান কি ছিল আনে আবদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো ওয়াজ তাগুত তাগুতকে বর্জন করবে সুরাতুল্লাহাল আয়াত নম্বর ছত্রিশ তাহলে এই তৌহিদের দাওয়াত দিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তৌহিদের দাওয়াত দিয়েছেন তৌহিদের প্রচার প্রসার করেছেন মক্কার জীবনে তিনি তৌহিদের দাওয়াত দিয়েছেন শিরিককে উৎখাত করেছেন লাহ ব্যাপারে সুরা মোহাম্মদের একটি আয়তে উনিশ সময় আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ জেনে রাখো যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলা নেই এখানে আরেকটা বিষয় আমরা বলে দেব যে লা ইলাহ ইল্লাল্লাহ এই কালেমা অত্যন্ত মূল্যবান কালেমা এই কালেমা পড়লে একজন অমুসলিম মুসলিম হয়ে যায় এই কালেমা পড়লে একজন অমুসলিম মুসলিম হয় দুঃখজনক হলেও সত্য যে আমাদের সমাজে কালেমাকে একেবারে ফকির কালেমা মনে করে মানুষ কিন্তু এই কালেমা ফকির কালেমা নয় এই কালেমা হচ্ছে উত্তম জিকির আমাদের সমাজে জিকির কিভাবে করে কেউ তো লায়ের জিকির করে কেউ তো এলার জিকির করে কেউ তো ইল্লাহর জিকির করে ইত্যাদি ইত্যাদি জিকির করে কিন্তু উত্তম জিকির হচ্ছে আফজাল জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ উত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ সোনানো তিরমিজির তিন হাজার তিনশো তেরাশি নম্বর হাদিস ইবনে মাজার তিন হাজার আটশো নম্বর হাদিস এবং হাদিসটি হচ্ছে হাসান তাহলে লাল ইলাহ পুরো জিকির করতে হবে এই ভাঙা জিকির করলে হবে না ইল্লাল্লাহ হু হু লা লা না না লা মানে নেই এই লা ইলাহা পুরো জিকির আপনাকে করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ এবং এই লা ইলাহা হচ্ছে উত্তম সবচেয়ে উত্তম দুবা সনদ তিরমিজির তিন হাজার পাঁচশো পঁচাশি নম্বর হাদিস রসুল উল্লাহ সাল্লাম বলেছেন খাইর দোয়া এ দোয়া ইয়মে আরাফা উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া ও খৈর মা কুল তো আনা কবলি উত্তম দোয়া ওই দোয়া যা আমি বলেছিলাম আমার পূর্বে সমস্ত নবী রসুলগণ বলেছেন কি লা ইলাহা লাহু লাহুল মুলক ওলা লাহুল হামদু ওয়া আলা কুল্লি আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই ওয়াহাদাহ তিনি এক একক লা শরিক লাহু তার কোনো অংশীদার নেই লাহুল মুলক তার জন্য হচ্ছে রাজত্ব ওলাহুল হামদ এবং সমস্ত প্রশংসা তার জন্য ওহু আলা কুল্লে শাহিন কাদির এবং তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান এটা হচ্ছে উত্তম দোয়া উত্তম জিকির এই লাই লাইলার সঠিক অর্থ কি এটা আমরা একটু বলে দিই লা ইলাহ সঠিক অর্থ হচ্ছে লা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো হক সত্য মাবুদ নেই লা মাবুদ ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ মাবুদ নেই এলাহ মানে মালুম তার ইবাদত করা হয় যার এবাদতটা তিনি আল্লাহ এলাহ তাহলে আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নেই সত্য মাহবুদ নেই একমাত্র সত্য মাহবুদ হচ্ছেন রব্বুল আলমিন মাহবুদ মানে যার ইবাদত করা হয় বলে সে আবেদ মানে যিনি ইবাদত করেন ইবাদতকারী আর আব্দ মানে হচ্ছে বান্দা এইভাবে ইনশাল্লাহ আমরা এই কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ দিলাম ইনশাল্লাহ আগামীকালকেও আমাদের এই জুমের প্রোগ্রাম ইনশাআল্লাহ রয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন জুমের প্রোগ্রাম আগামীকালকে ইনশাল্লাহ আমরা সময় দিব লিঙ্ক পাঠিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ লিঙ্ক আমরা পাঠাবো আর চেষ্টা করবেন আপনারা হ্যাঁ, দর্শে হাজির হওয়া বলছিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ নেই লা মাহবুদ আবে হাক্কিন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য এলাহ সত্য মাহবুদ নেই যদি কোনো ব্যক্তি কথা বলে যে লাহ আল্লাহ ছাড়া মাহবুদ নেই তাহলে ভুল মাহবুদ মানে যার ইবাদত করা হয় আল্লাহ ছাড়া এই জমিনে দেবদেবতা আছে কত কি আছে মানুষ আল্লাহ ছাড়া অন্যের ইবাদত বান্দি করে কে সিজদা করে কিন্তু সেগুলো ভুল একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ রবুল আলমিনের আল্লাহ ছাড়া করেন সামনে মাথা নত করা যাবে না রুকুর সাজদা আপনি আল্লাহকে দিবেন অন্য কাউকে দিতে পারবেন না এই লাইলা সম্পর্কে আমরা আরেকটু বিষয় বলবো যে মক্কার মুসলে কাফেররা এই লাইলাহার সঠিক অর্ধ অর্থ বুঝেছিল এই জন্য তারা অহংকার করেছিল সেটাকে গ্রহণ করেনি আমাদের এক শ্রেণীর মুসলিমরা এই লাইলাহ এখনো বুঝতে পারেনি নাহলে কবরে মাজারে সাজদা কেন দিবে গসকুতুবের সামনে ছেলে মেয়ে কেন চাইবে এই জন্য যে লাইলার সঠিক অর্থ তারা বুঝতে পারেনি কিন্তু মক্কার মুশ্রে কাফেররা মক্কার মুশ্রে কাফেররা লাইলার সঠিক অর্থ বুঝেছিল এর দলিল সুরত সাফাতের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত মুশরেকরা এই অর্থ বুঝেছিল যখন রসুল্লাহ সাল্লাম বলেছিলেন সাফা পাহাড়ে গিয়ে ইয়া সাবা হে সকালের বিপদ মক্কার সমস্ত লোকেরা সাফা পাহাড় নিচে জমা হয়ে বলছিলেন সবাই জমা হল লম্বা হাদিস রসুল হাসান বলেছিলেন যে আমি তোমাদের সংবাদ দিই যে পাহাড় ওই প্রান্ত থেকে কোনো বা জলবাহিনী আসছে তোমাদের আক্রমণ করে তোমরা আমাকে সত্য বলে মানবে কি না সবাই এক বাক্যে বলেছিল মেনে নিব ইত্যাদি ইত্যাদি যখন রাসুল উল্লাহাম বলেছিলেন কুল বলো লা তুফলেহু তোমরা কামিয়াব হয়ে যাবে সফল কাম হয়ে যাবে মুসলমান বাঘের বাচ্চা মুসলমান কাউকে ভয় করে না কিন্তু আজকে মুসলমান তৌহিদ ভুলেছে মুসলমান তৌহিদ ভুলে শিরকে লিপ্ত হয়েছে সুন্না ভুলে পেতাতে লিপ্ত হয়েছে না হলে মুসলমান কাউকে ভয় করে না রব্বুর আলমিন বলেন ওলা তাহেনু ওলা তাহজানু ও আন্তমুল আলাউন ইমকুন্তু মমিন তোমরা যদি খাঁটি মমিন হও তোমরা দুর্বল হও না ভীত সন্ত্রস্ত হয়েও না ওলা তাহিনু তোমরা কমজোর হয়ে যেও না ওলা তাহাজানু তোমরা দুশ্চিন্তায় পড়ে যেও না ওয়ান তুমলা আলাউ তোমরা বিজয় থাকবে তোমরা জয় থাকবে তোমরা উপরে থাকবে কি তোমরা খাঁটি মুসলিম মমিন হতে আজকে যদি আমরা সারা পৃথিবীর মুসলিমেরা পাঁচক সালাদ কায়েম করতে পারি তৌহিদ প্রতিষ্ঠা করতে পারি শিরিককে বেদাতকে বর্জন করতে পারি সারা পৃথিবীর অমুসলিম আমাদেরকে দেখে এখনও কাঁপবে চিন্তা করো বদরে বদরের তিনশো তেরো জন সাহাবি এক হাজার সৈন্যকে পরাজিত করেছে হারিয়ে দিয়েছে সাহাবাই কেরামদের ইমানের মতো ইমান তৈরি করতে হবে আপনাকে ইমান মজবুত করতে হবে রাবুল আলমিন যা বলেছেন তা আদেশকে আপনাকে মানতে হবে আজকে মুসলমানকে সবাই মারার চেষ্টা করছে সবাই ক্ষতিতে ফেলার চেষ্টা করছে মুসলমান শত্রুতা সবাই করছে মুসলমান আজকে ভয়ে ভীত হয়েছে আজকে মুসলমান আল্লাহকে ভুলে গিয়েছে দিনকে ভুলে গিয়ে তৌহি সুন্নাকে ভুলে গিয়েছে আর না হলে মুসলমান হচ্ছে বাঘের বাচ্চা এর কিসের ভয় আছে এর কি ভয় আছে মুদ্দাই লাখ বোরা চাহে তো ক্যা হতা হে মুদ্দাই লাখ বোরা চাহে তো ক্যা হতা হে ওহি হতা যে মঞ্জুরে খোদা হতা বাতিলেরা বা যারা চাচ্ছে আমাদের বিরুদ্ধে যতই চাক অসুবিধা নেই আমাদের বিপক্ষে যত কিছু চাক কোনো অসুবিধা নেই আল্লাহ যেটা চাইবেন সেটাই হবে দস্ত দস্ত হ্যাঁ দরিয়া বিনা ছোড়ে হামনে বাহারে জুলমাত দৌড়া দিয়ে ঘোড়ে হামনে এইভাবে মুসলমানরা শক্তিশালী ছিল কিন্তু আজকে তারা তৌহিদকে সুন্নাকে ভুলে গিয়েছে আজকে মুসলমান খবরের মাঝে শিরকের সঙ্গে লিপ্ত বিদাতের সঙ্গে লিপ্ত এই যে মুসলিম সমাজে শান্তি নেই নিরাপত্তা নেই মুসলিম হৃদায়ত নেই কারণ মুসলিমের খাট ইমান যদি হয় শিরিকবিহীন ইমান হয় তৌহি যদি মজবুত হয় তো অবশ্যই মুসলিম থাকবে সার্বিক নিরাপত্তা পাবে হেদায়ত পাবে এ কথাই বলছেন রব্বুল আলমিন আল্লাহদিন আমানু ওয়ালাম বেসু ইমান বিযুলম উলাইকা লাহুমুল আমন ওয়া মুহতাদুন আর যারা ঈমান নিয়ে এসেছে আল্লাযীনা আমানু আর যারা ঈমান নিয়ে এসেছে নিয়ে এসেছে ওয়ালাম বেসু ইমান বেজুল ও ইমানের সঙ্গে জুলমের সংমিশ্রণ ঘটায়নি তৌহিদ রয়েছে ইমান রয়েছে তৌহিদের সঙ্গে সিরিকের সংমিশ্রণ ঘটায়নি ইমান আছে সিরিক নেই হুলাইকাল্লাহমুলাম্ন এদের রয়েছে সার্বিক নিরাপত্তা ওহম মহতাদুন এরা হচ্ছে হেদায়ত প্রাপ্ত সার্বিক নিরাপত্তা চান আপনি যদি হেদায়ত চান তাহলে আপনাকে খাঁটি মুসলিম অমির হতে হবে ইনশাল্লাহ মুসলিমদের জয় আসবেই মুসলমান সারা পৃথিবীতে রাজত্ব করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মুসলমান দুশ্চিন্তায় পড়বেন না চিন্তা করবেন না মুসলিম বাঘের বাচ্চা কোনোদিন চিন্তা করে না মুসলমান কখনোই চিন্তা ভাবনা করে না মুসলমানকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরতে হবে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে শিরিক বর্জন করতে হবে সুন্না প্রতিষ্ঠা করতে হবে ভেদাতকে বর্জন করতে হবে এই কালিমার দাওয়াত দিতে হবে তুফলেহু নবী সাল্লাম বলেছিলেন সাফা পাহাড়ে গিয়ে তোমরা বলো লাহ তুফলেহু তোমরা কামিয়াব হয়ে যাবে তামলেকুল আরবলা যাব আরবে অনারবের মালিক তোমরা হয়ে যাও কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য এই তৌহিদের সঙ্গে আমরা শিরিক মিশিয়ে দিয়েছি সুন্নাতকে বর্জন করে আমরা বেদাত ঢুকিয়ে দিয়েছি এই জন্য আমরা আজকে লাঞ্ছিত অপদস্থ সব জায়গায় মার খাচ্ছি জাহার আল ফাসাদ ফিলবারে বাহার বিমা কাসাবাতাই দিন না জলস্থলে বিপর্যয় সৃষ্টি হয়েছে বিমা জাহারাল ফাসাদে ফেলবার ওয়াল পাহাড় বিমা কাসাফায় নাস আমাদের কৃত কর্মের কারণে আমাদের মানে কর্মের ফলে আমরা আজকে লাঞ্ছিত অপদস্থ আজকে আমরা সব জায়গাতে মার খাচ্ছি আসুন আমরা তৌহিদকে মেনে নিই আসুন আপনারা সকলে এক আল্লাহর অস্তে আল্লাহকে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরুন সুন্নাত কায়েম করুন ইনশাআল্লাহ আবার সারা পৃথিবীতে মুসলমান এক থাকবে মুসলিম যদি সারা পৃথিবী মুসলিম পাঁচক্য নামাজ পড়ে ইনশাআল্লাহ তৌহিদ মানে ইনশাল্লাহ আবার বিজয় আসবে মুসলমানরা ইনশাল্লাহ জয় লাভ করবে ইনশাআল্লাহ বলছিলাম যে মক্কার মুশে কাফেররা এই তৌহিদের কথা বুঝেছিল এই তৌহিদের সঠিক অর্থ তারা জানতে পেরেছিল যখন রসুল্লাহাম বলেছিলেন কুলুল্লাহ তোমরা লা বলো কামিয়াব হয়ে যাবে তখন তারা কি বলেছিল আবুল হাব কি বলেছিল তব্বল্লাকাইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য আমাদেরকে তুমি জমা করেছ এই জন্য তুমি আমাদেরকে জমা করেছ চিন্তা করেন কারণ আবুল হাব বুঝেছিল যে যদি আমরা লাহ মানি তাহলে আর আমাদের রাজত্ব চলবে না সারা পৃথিবীর মানুষ আজকে অমুসলিমেরা আজকে ইসলামকে মিটানোর চেষ্টা মুসলিমকে মারার চেষ্টা মুসলিমকে মারছে মুসলিম রক্তকে রক্তকে মনে হচ্ছে একেবারে সস্তা মনে করেছে মুসলিম আজকে কচু কাটার মতো কাটছে কারণ তারা জানে যে ইসলাম যদি সারা পৃথিবীতে কায়েম হয়ে যায় তাহলে কুফুরি শক্তি আর এই দুনিয়াতে টিকতে পারবে না আবুল হাব বুঝেছিল উদ্বা সাহিবা বুঝেছিল সেদিন তারা বুঝেছিল তাওহিদের সঠিক অর্থ যখন রসুল্লাহ বলেছিলেন কৌলুল্লাহ তোমরা বলো লাহু কামিয়াব হয়ে যাবে আবুল আহাব জেনেছিল যদি আমরা লাহ বলি তাহলে আমাদের আর শক্তি থাকবে না আমাদের আর ক্ষমতা থাকবে না আমাদের এই পৃথিবীতে আর রাজত্ব চলবে না আমাদেরকে লাঞ্ছিত অপদস্থ হতে হবে এই জন্য আবুল আহাব এ কথা বলেছে কি বলেছিল তাব্বাল্লাকা ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য আমাদেরকে জমা করেছে চিন্তা করুন দুঃখজনক হলেও সত্য যে সেদিন মুশরেকরা এ লাইল আরেকটি দলিল আপনাদের সামনে পেশ করি যে তারা কিভাবে বুঝেছিল ইন্নাহম কানু ইদা কিল লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন ওয়া ইয়াকুলুন ওয়া ইয়াকুলুনা আইন্না লাতারিকু আলিহাতানা লিশাইরিন মাজনুন সুরা সাফাতের পঁয়ত্রিশ ছত্রিশ সময় আয়াত করে দেখুন যে ইন্নাহমেদা ইন্নাহ কারহম যখন তাদেরকে বলা হয়েছিল লা বলো ইয়াস্তাক বেরুন তারা অহংকার করেছিল তারা অহংকার করেছিল তারা অহংকার করে বলছিল যে আমরা তারা কি বলেছিল এস্তাক বেরুন তারা অহংকার করেছিল আর বলেছিল আইন্না আমরা আবার এই জুম চালু করেছি আপনারা যারা পৃথিবীর বহু জায়গাতে আমাদের আলোচনাগুলি শুনছেন জুম আমি আবার চালু করলাম একবার আধা ঘন্টা আলোচনা শেষ হয়েছে আবার চালু করলাম আপনারা জুমের মধ্যে ঢুকেন ইনশাল্লাহ এবং জুমে আপনি সরাসরি আরও দেখতে পাবেন হ্যাঁ ইনশাআল্লাহ কিতাবটা আমরা কালকে ইনশাআল্লাহ দেখাবো একটু সমস্যার কারণে সেটা কিতাব দেখানো সম্ভব হয়নি যা এক জুমের মধ্যে আপনারা আবার ঢুকতে পারবেন ইনশাআল্লাহ তো বলছিলাম যে ইন্নাহম কানু এদা কিল আল্লাহ ইস্তাক বেরুন যখন তাদেরকে মক্কার মুশ্রে কাফেরদেরকে বলা হতো বলো লা ইয়াস্তাক বেরুন তারা অহংকার করত তারা কি করত অহংকার করত আর কি বলতো না তারা বলতো আইন্না লতারেকু আলে হাতে না নিশায়ের মজনুন আমরা কি একজন পাগল কবির কথাতে আমরা আমাদের মাবুদকে ছেড়ে দিব তারা কি বলতো যে আমরা কি একজন পাগল কবির কথায় আমাদের মাহবুদগুলিকে ছেড়ে দিব হাইস তারা বুঝতে পেরেছিল যে আমরা যদি বলি তাহলে আমাদের যে যারা দেব দেবতা প্রতিমা এবং এদের যে আমরা বন্দী করি এগুলো আমাদেরকে ছেড়ে দিতে হবে তারা বুঝতে পেরেছে এই জন্য তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলেনি এবং তারা কি বলেছিল আলেহাতা তারা বলেছিল যে আমরা কি সমস্ত মাবুদকে এক মাবুদ বানিয়ে দিব সরি আজাল আল তেলান ওয়াহেদা সে কি সমস্ত মাবুদকে এক মাবুদ বানিয়ে দিবে ইন্না হাদ আজাব এটা একেবারে আশ্চর্যকর বিষয় অত্যন্ত আশ্চর্যকর বিষয় এটা মানা যাবে না চিন্তা করেন মক্কার মুশরেক কাফেররা এই তৌহিদকে তারা বুঝেছিল লা অর্থ বুঝেছিল এটা আমি আমার কথা বলছি না বরং সোরা সাফাতের পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর আয়াত এবং সুরা সাদের পাঁচ নম্বর আয়াত থেকে আমি দলিল দিলাম যে মক্কার মুসরে কাফেররা তৌহিদ বুঝেছিল এই জন্য তারা লা বলতে রাজি হয়নি যখন রসুল রসাম বলেছিলেন কুল ইলাহ হন তোমরা লাহ বল কামিয়াব হয়ে যাবে আবু লাহাব কি বলেছিল তাব্বল্লা কায়া মোহাম্মদ হে মোহাম্মদ তুমি ধ্বংস হও এই জন্য আমাদেরকে তুমি জমা করেছ এইভাবে যখন আমাদের মুসলিম সমাজের দিনই ভাইয়েরা যখন দেশে যায় তৌহিদের কথা বলে সুন্দর কথা বলে এক শ্রেণীর মানুষেরা গরম হয়ে যায় এক শ্রেণীর হুজুরেরা গরম হয়ে যায় পাড়া গরম হয়ে যায় আশ্চর্য হয় আর বলে যে আরে সৌদি আরবে গিয়ে কিছু মানে সেন্টারে গিয়ে কিছু দিন শিখে আর ফটফট কর হ্যাঁ এখন তুমি আমাদেরকে ছোট মনে করো ইত্যাদি ইত্যাদি তোমরা তো এই সেই এরকম বলে মানে ছি ছি ছি এই সমস্ত হুজুরদের আলিমরা ধিক্কার জানায় এই সমস্ত হুজুরদের উচিত ছিল যারা যারা তৌহিদের দেশে এসে নবী দেশে এসে আরবের মাটিতে এসে তৌহিদকে জানতে পারলো শিরিককে বর্জন করলো সুন্নাকে জানতে পারলো বেদাতকে বর্জন করলো নিজের ইমান আকিরা মজবুত করলো এই সমস্ত ভাইদেরকে সুক্রিয়া জানানো দরকার ছিল স্বাগতম জানানো দরকার ছিল ওয়েলকাম জানানো দরকার ছিল কিন্তু এটা না করে হুজুররা দেখলো হুজুররা তাদেরকে টিটকারি করে ঠাট্টা করে যে এরা কিরিনার এরা এই সে ছি ছি এত নিচ তুমি হুজুর এই আলিমদের ধিক্কার দেওয়া দরকার যারা আপনাদের মতো দিনই ভাই বোনদের যারা দিন শিখেছেন সঠিক দিন পেয়েছেন তাদেরকে তারা তুচ্ছ মনে করে বরং তারাই তুচ্ছ তারাই অপদস্থ হবে তারাই এই পৃথিবীতে এবং আখেরাতে লাঞ্ছিত হবে যারা আপনাদেরকে সব আপনারা শহীদিন পর আপনাদেরকে তুচ্ছ বলে অবশ্যই যারা বলে তারা ইনশাআল্লাহ লাঞ্ছিত অপদস্থ হবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বহু জায়গা থেকে তিনি আলোচনাগুলো শুনছেন সৌদি আরব আসার পরে আপনারা তাও সেন্টারে আসার পরে আমাদের রাকা ইসলামিক সেন্টারে আসার পরে অনলাইনে ক্লাস করছেন দায়ী কোর্সে শরিক করছেন বিভিন্ন কোর্সে শরিক হয়ে আপনি চার বছর লেখাপড়া করে আপনি একজন আলিম হয়ে যাচ্ছেন আমাদের রাখা সেন্টার থেকে বহুদিনই ভাই আলিম হয়ে বেরিয়েছেন এবং তারা দাওয়াতের কাজ করছে যারা দেশে আসার পরে কিছু জানতো না কিন্তু আলহামদুলিল্লাহ চার বছর লেখা করা লেখাপড়া করার পরে দায়ী প্রশিক্ষণ করছে লেখাপড়া করার পরে তার একজন আলেম হয়েছে তার একজন করে খতিব হয়েছে বিভিন্ন জায়গায় তারা খুতবা দিয়ে বেড়ায় তারা কত হিলিম অর্জন করেছে মাসাল্লাহ স্বাগতম জানাচ্ছি ওই সমস্ত ভাইদেরকে যারা আমাদের রাকা ইসলামিক সেন্টারে এসে দিন শিখছেন আল্লাহ পাদের এই খিদমতকে এই দিনকে কবুল করুন আল্লাহ আমিন শুধু তাই নয় যারা পৃথিবীর বহু জায়গা থেকে আমাদের দিনই আলোচনাগুলো শুনছেন আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুক যে আপনারা পৃথিবীর বহু জায়গা থেকে আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে জুমের মাধ্যমে বা ইমোর মাধ্যমে ফেসবুকের মাধ্যমে দিন শিখছেন আল্লাহ আপনাদের এই এই খিদমতকে কবুল করুক আল্লাহ আপনাদের যে যায় দান করুক আল্লাহ আমাদের আপনাদের আমাদের সকলের দুনিয়া এবং আখরাতকে মঙ্গল করুক আল্লাহ আমিন তাহলে চিন্তা করেন যে মক্কার মুশ্রেক কাফেরায় তৌহিদ বুঝেছিল তৌহিদ কি জিনিস আল্লাহর একত্ববাদ কি জিনিস তারা বুঝেছিল এবং তারা এইভাবে বলতো শুধু তাই নয় বরং মক্কার মুসে কাফেরদের যারা মধ্যে যাদের নিজ শ্রেণীর লোক ছিল নেতাদের অধীনে কিছু লোক যারা ছিল তাদেরকে ধৈর্য ধারণ করাতো আর বলতো কি বলতো হুম সু আলা আলি তারা বলতো তাদের নেত্রী স্থানীয় লোকেরা তাদের লোকজনের কাছে গিয়ে বলতো আনিম সু তোমরা এইভাবেই চল এইভাবে চলো মোহাম্মদের কথা শুনিয়ে না আর যা তার হাতে যারা ইমান এনেছে তাদের কথাগুলো শুনিয়ে না এমনি তোমরা চলো অসবেরু আলা আলি হাতে কুন আর তোমরা তোমাদের দেবদেবতার ব্যাপারে ধৈর্য ধারণ করো সবর করো কি করবে তোমরা ইন্নাহাদ সেই ওরা নিশ্চয় এটা এমন একটা বিষয় যেটা উদ্দেশ্য নেওয়া হয়েছে তাহলে এইভাবে তারা এই বিষয়গুলো বলতো শুধু তাই নয় বরং পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণের প্রতি উদ্বুদ্ধ করে বলতো না সবার না যদি আমরা আমাদের এই দেব দেবতার ব্যাপারে ধৈর্য ধারণ না করতাম তাহলে আমরা আমাদের মাবুদ থেকে একেবারে গোমরা হয়ে যেতাম তো এই অবস্থা আজকে হয়েছে কিছু ভাইদের মধ্যেও তাহলে চিন্তা করেন যে মক্কার মুসলিম কাফেররা এই লা ইলাল্লাহ সঠিক অর্থ তারা বুঝেছিল এবং তারা জানতো যদি আমরা লা ইলাল্লাহ মেনে নিই তাহলে এই জমিন আল্লাহ ছাড়া কাউর ইবাদত চলবে না এই জন্য তারা রসুল্লাহ ব্যাপারে বিরোধী বিরোধাচারণ করত তাকে প্রহার করত মারত ইত্যাদি ইত্যাদি তারা ক্ষয়ক্ষতি করার চেষ্টা করত সুতরাং বলছিলাম যে লা এই কালেমার ইসলামের প্রথম খুঁটির আমি দুইটা অংশ বলেছি এটা হচ্ছে লা তো লা ইলাহার একটু ব্যাখ্যা আমরা দিলাম এখানে আরেকটা বিষয় আমরা বলবো যে যখনই আপনি জেনেছেন যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই সুতরাং আল্লাহ ছাড়া কাউরি কাছে দুয়া করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে ঘরে কাছে আহ্বান করা যাবে না ছেলে মেয়ে চাওয়া যাবে না আল্লাহ ছাড়া কাউরি প্রতি ভরসা করা যাবে না আল্লাহ ছাড়া কাউরি জন্য জবাই করা যাবে না আল্লাহর সন্তুষ্ট জন্য জবাই করতে হবে আল্লাহর জন্য মান্যত করতে হবে এবং আল্লাহ ছাড়া কাউরে সাহায্য তলব করা যাবে না এ কথা বলা যাবে না ইয়া গস মাদা এ কথা বলা যাবে না ইয়া জিলানি মাদা এগুলো বলা যাবে না একমাত্র ইবাদত করবেন কার আল্লাহ রাবুল আলমিন আপনি বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে লা ইলাহা দ্বারা অস্বীকার করছেন আল্লাহ ছাড়া যাদের এই পৃথিবীতে ইবাদত করা হয় মানুষ রূপী হোক অথবা পীর মুরিদ হোক অথবা দেব দেবতা হোক যাদের আল্লাহ ছাড়া ইবাদত করা হয় পৃথিবীতে এগুলোকে অস্বীকার করতে হবে এবং একমাত্র ইবাদত করতে হবে রব্বুল আলমিন ইল্লা দ্বারা সাব্যস্ত করছে তাহলে আমরা আজকে জানলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের এই ইসলামের প্রথম খুঁটি এটা প্রথম অংশ আমরা ইমাম নবী রাহমুল্লাহ চল্লিশ হাদিস থেকে দ্বার শুরু করেছি তো প্রথম অংশ আমরা আলোচনা করলাম লা ইলাল্লাহ সঠিক অর্থ এবং এর বিভিন্ন ব্যাখ্যা আমরা দিলাম লা কিছু শর্ত রয়েছে হয়তো দার্স আমাদের লম্বা হয়ে যাচ্ছে আগামীকালকে আবার আলোচনা রয়েছে তো লা শর্তগুলো ইনশাল্লাহ আমি আগামী পরবর্তী দার্স ইনশাল্লাহ বলবো তাহলে আমরা যে দার্স চালু করেছি জুমের মাধ্যমে জুমের মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ দার্স এগুলো আপনারা ইনশাল্লাহ মনে রাখবেন আর আমি ভাবলাম যে আপনাদের জন্য আমরা আরেকটু সুবিধা করে দিই অনলাইনে এই ফেসবুকের মাধ্যমে দিয়ে দিলাম দেওয়াতে আপনারা ইনশাল্লাহ জিনিসটা আরও বুঝতে পারলেন শুনতে পারলেন ইনশাল্লাহ আমরা চাচ্ছি যে আগামীতে আমরা জুমের প্রোগ্রামও চালাবো এবং অনলাইনে আমরা ফেসবুকে ইনশাল্লাহ দিয়ে দেবো তাহলে আপনারা বেশি বেশি উপকৃত হতে পারবেন তবে আমি আপনাদের আহ্বান করবো যে আপনারা যারা পৃথিবীর বহু জায়গা থেকে আছেন আপনারা জুমে অ্যাড হয়ে যান জুম যে আমাদের প্রোগ্রাম চলছে জুমের মাধ্যমে আপনি আমাকেও দেখতে পাবেন আমাকেও দেখতে পাবেন এবং আপনার যে কিতাব আমরা আমরা হাদিস পড়ছি হাদিসটা আপনি দেখতে পাবেন ব্যাখ্যা দেখতে পাবেন এবং এটা হচ্ছে ক্লাস আপনি সরাসরি যখন ক্লাসে উপস্থিত হন ঠিক এইভাবে আপনি ক্লাসে উপস্থিত হয়ে যাবেন তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন আমরা উত্তর দেবো ইনশাআল্লাহ অতএব আপনাদেরকে আহ্বান করব যে আপনারা যারা পৃথিবীর বহু জায়গা থেকে অংশগ্রহণ করেছেন ইনশাল্লাহ আপনারা জুমে অ্যাড হয়ে যান আগামীকালকে আমাদের আবার দার্স রয়েছে আবার আলোচনা রয়েছে এবং আমাদের দায়ী প্রশিক্ষণ কোর্স যে চলছে আমাদের এই কোর্সের আগামীকালকে পরীক্ষা রয়েছে আমাদের দায়ী প্রশিক্ষণ কোর্সের আগামীকালকে পরীক্ষা রয়েছে রাত্রি আটটা পনেরো মিনিট থেকে নিয়ে নয়টা পনেরো মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে অনলাইনের মাধ্যমে সেটা আমরা হোয়াটসঅ্যাপে প্রশ্ন পাঠিয়ে দিব প্রশ্নর অনুবাদ আমি করে দিব অডিও পাঠিয়ে দিব রেকর্ড পাঠিয়ে দিব আপনারা প্রশ্ন শুনবেন এবং উত্তর দিবেন অনলাইনের মাধ্যমে উত্তর দিয়ে দিবেন হ্যাঁ প্রশ্ন একবারে সহজ ইনশাল্লাহ থাকবে আপনারা কোনো ভয় করবেন না প্রশ্ন একবারে সহজ থাকবে অনলাইনে আপনারা পরীক্ষা দিবেন আল্লাহ আপনাদের সকলকে সহজ করুন আল্লাহ আমিন এবং আমরা ইনশাআল্লাহ প্রত্যেক আমাদের দায়ী প্রশিক্ষণ করছে প্রায় পঞ্চাশ জন বাংলা ভাষাভাষী ভাই আছেন আলহামদুলিল্লাহ তাদের কাছে আমরা প্রশ্ন আগামীকালকে পাঠাবো প্রশ্ন পাঠানোর পূর্বে আমরা বা পাঠানোর পরে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ বাংলা ভাষায় সেটাকে বুঝিয়ে দেবো কোনো নিশ্চিত মানে ভয়ের কোনো কারণ নেই ইনশাআল্লাহ বুঝিয়ে দেবো অসুবিধা নেই তবে আমি আপনাদের কাছে আহ্বান করবো যে আপনারা আমাদের আলোচনাগুলিতে থাকেন ইনশাআল্লাহ আমি আমি আবারও আপনাদেরকে বলে দিই যে আমাদের জুমের যে প্রোগ্রাম চলছে প্রতি সপ্তাহে পাঁচ দিন চলবে রবিবার সোমবার মঙ্গলবার বুধবার এই পাঁচ দিন চলবে প্রোগ্রাম এই পাঁচ দিনে প্রতিদিন সকালে দশটা থেকে নিয়ে এগারোটা পর্যন্ত বিকাল রাত্রে আটটা থেকে নয়টা পর্যন্ত এটা সপ্তাহে চার দিন রবি সম্মঙ্গল বুধ চার দিন এবং সোমবার এবং বুধবার আসরের পরেও রয়েছে বিকাল সাড়ে চারটা থেকে নিয়ে সাড়ে পাঁচটা পর্যন্ত রয়েছে উজুর পদ্ধতি প্র্যাকটিক্যাল কীভাবে দেখবেন ও সালাদের পদ্ধতি রয়েছে ইনশাল্লাহ প্রতি সোমবার এবং বুধবার তাহলে প্রতি সোমবার তাই রবিবার থেকে বুধবার পর্যন্ত এই ক্লাসগুলি রয়েছে এবং বৃহস্পতিবার আগামীকালকে ইনশাল আমি একটি ঘটনা পেশ করব এবং ঘটনা বলার পরে ওই ঘটনা থেকে কিছু প্রশ্ন করব আপনারা উত্তর দিবেন আমার হোয়াটসঅ্যাপ নম্বরে আপনি উত্তর পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে আবার পুরস্কার ইনশাল্লাহ আপনাদের কাছে ইনশাল্লাহ পাঠিয়ে দেব আগামীকালকে ইনশাল্লাহ প্রতি বৃহস্পতিবার আমাদের এই প্রোগ্রামগুলো রয়েছে তা আপনারা যারা বহু জায়গাতে আছেন আপনারা আমাদেরকে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেন ইনশাআল্লাহ তাহলে আমি জুম যে আমাদের একটা গ্রুপ খুলেছি আমরা জুম সেটা আপনাদেরকে অ্যাড করে দেব আর আমার নম্বর ইনশাআল্লাহ আপনারা নিয়ে নেন double zero nine double six double zero nine double six five zero nine five nine nine eight double four এটা আমার ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এবং mobile number double zero nine double six five zero nine five nine nine eight double four আমি সালিমউদ্দিন ঢাকা ইসলামিক সেন্টারের রয়েছে দাওয়াত তবলিগের কাজে খেদমতে আল্লাহ আমাদের সকলের খেদমতে কবুল করুক আল্লাহ আমাদের সকলকে এইভাবে দিনই করুন শোনার বলার এবং আমল করার তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আমাদের সকল ভাই বোনদের হেফাজত করুন হে আল্লাহ তুমি সারা পৃথিবীর মুসলিম ভাই বোনদেরকে এই ভয়ানক মানে করোনা ভাইরাস থেকে আমাদেরকে রক্ষা করো আল্লাহ মামিন এলে আমাদের সকলকে সকল মুসলিম ভাই বোনদেরকে করোনা ভাইরাস থেকে রক্ষা করো বাঁচিয়ে নাও আল্লাহ আমাদের ভাই বোনদেরকে রক্ষা করো আল্লাহ মামিন আমরা করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বহু বিভিন্ন রকমের পাপ থেকে বহু রকমের রোগ থেকে বাঁচার জন্য আমরা সবসময় একটি দুয়া বারবার পড়বো আল্লাহ মিনী আউদুবে কামিনাল বারাসে ওল জুনুনে ওল জোজামে ওমিন সাইরাস কাম আল্লাহ মিনী আউদুবে কামিনাল বারাসে والجنون والجزام ومن সাইল আসকাম এই দুটা বারবার পড়বেন ইনশাআল্লাহ তারপরে বলবেন লা ইলাহা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম এই দুয়ার তিনবার সকাল বিকাল পড়বেন বা আরও যেগুলো দুয়ারে সেগুলো আপনারা ইনশাআল্লাহ পড়বেন আমাদের আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুক আল্লাহ আমিন ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আবার আগামীকালকে দেখা হবে আসরের নামাজের পরে সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ইনশাল্লাহ এইভাবে আলোচনাগুলো চলতে থাকবে আল্লাহ আমাদের সবাইকে এইভাবে দিনের খিদমত আমাদের সকলে কবুল করবো আল্লাহ মামিন আমাদের সকলের জীবনে গুণাগুলিকে মাফ করবো আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত সুবহানাক আল্লাহমা ওবিহামদেকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আস্তাগফিরুকা